তোমার লেগেছে এত যে ভালো চাঁদ বুঝি তা জানে চাঁদ বুঝি তা জানে রাতের বাসরে দোষর হয়ে তাই সে আমার টানে তাই সে আ টানে তোমার লেগেছে এত যে ভালো চাঁদ বুঝি তা জানে চাঁদ বুঝি তা জানে রাতেরও বাসরে দুসর হয়ে সে আমার টানে সে তার মিতালি আমার দিয়েছে সুরের গীতালি রাতের আকাশে সে কথা বকুলের কানে কানে চাঁদ বুঝিতা জানে যে প্রীতি দিয়েছ আমারে এত যে পাওয়া শৈব একা কি আমি নীরব আধারে অকুল পাপিয়া ছড়ায় কথা বাতাসের কানে কানে চাঁদ বুঝি তা জানে তোমার লেগেছে এত যে ভালো চাঁদ বুঝি তা জানে চাঁদ বুঝি তা জানে তোমার লেগেছে এত যে ভালো